আসসালামু বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে মোল্লা মোল্লা মোল্লা মোল্লা মোল্লা তন্ত্র চলবে এ বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে মোল্লা তন্ত্র চলবে এই বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে না তুমি আলেম ছিল না মসজিদ ছিল না মাদ্রাসা ছিল না মোল্লা ছিল না তুমি আলেম ছিল না মসজিদ ছিল না মাদ্রাসা ছিল না মোল্লা সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে কোন সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে তোমার জন্মে তোমার কানে আসান দিল সে ছিল না তুমি আলেম ছিল না ছিল না মাদ্রাসা ছিল না মোল্লা ছিল না তুমি আলেম ছিল না মসজিদ ছিল না মাদ্রাসা ছিল না শহীদের রক্ত আমি শাহজালালার শহীদ কেতন না না চলবে এই বাংলাদেশে মহিলারা হকের কথা বলবে মোল্লা মোল্লা মহিলা মোল্লা মোল্লা তন্ত্র চলবে এই বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে যাদের কোনো ছিল না তুমি বসে পড়া মাদ্রাসা চেনো না মোল্লা চেনো না তুমি জানো চেনো না মাদ্রাসা চেনো না মোল্লা চেনো না তুমি আলেম চেনো না